কি আকাশের দুঃখের কান্না না হলে এমন করে ধরবে কেন বৃষ্টি কি আকাশের দুঃখের কান্না বৃষ্টি কি আকাশের দুঃখের কান্না ও ও ও আকাশে যখন চাঁদ উঠে কত তখন জলে ফোটে বৃষ্টিতে আকাশের দুঃখের কান্না প্রেমের নিবিড় অনুরাগে তোমার কথাই মনে থাকে সগম సని దమ రేగ సరే దానిత ప్రేమి আমার ভালোবাসা না হলে তোমায় মনে পড়বে কেন বৃষ্টি কি আকাশের দুঃখের কান্না না হলে এমন করে চড়বে কেন বৃষ্টি কি আকাশের দুঃখের কান্না কি আকাশের দুঃখের কান্না বৃষ্টি কি আকাশের দুঃখের কান্না